রেললাইনের উপর যাত্রী ভর্তি বাস রেখে পালিয়েছে চালক এরপর ট্রাফিক পুলিশের দৃঢ়তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাসটি সঙ্গে প্রাণে বাঁচল অন্তত অর্ধশত যাত্রী রাজধানী জুরাইন রেল গেট এলাকায় ঘটেছে এই ঘটনা ব্যস্ততম জুরাইন রেলগেট ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচলের একমাত্র রেল লাইন ট্রেন আসার কয়েক মিনিট আগে এভাবে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল বৃহস্পতিবারের সন্ধ্যায়ও ট্রেন আসার আগে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় নিয়ম মতো কিন্তু তার আগেই আনন্দ ট্রান্সপোর্টের একটি বাসের ইঞ্জিন বন্ধ হয়ে যায় রেল লাইনের উপর ভেতরে তখন অর্ধশত যাত্রী আমি আমার গেটম্যান করে বাসি বুসি বাজালাম বাসটা সরাই দেবো তখন বাসটা সরে না তখন পুলিশও আসিল আমার গেটম্যানও ছিল তারা সবাই মিললা গেটটা গাড়িটারে সরাইতেছিল আর আমি লাল জান্ডি নিয়ে ওই স্টেশনের দিকে যাইতেছিলাম ঘটনার সময় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পরিদর্শক পরিদর্শক বিপ্লব ভৌমিক জানালেন কিভাবে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাসটি আশেপাশের লোকজন চিৎকার করতেছিল যে ট্রেন আসতেছে ট্রেন আসতেছে তখন ভিতরে যাত্রীরাও একটু মানে আতঙ্কিত হয়ে গেছে ট্রেন আসার শব্দ শুনে ভয় পেয়ে ড্রাইভার নিজে তখন জানালাতে চলে গেছে পাড়ায় চলে গেছে রেল লাইনের এই জায়গাটা অনেকটা ভাঙাচোরার কারণে সহজেই কিন্তু ধাক্কা দিয়ে গাড়িটা আমরা সরাইতে পারিনি অনেক কষ্ট হয়েছে মানে আমরা যখন গাড়িটা পার করছি রেল লাইনটা তার কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেনটা পার হয়ে গেছে ভয় পাইছি ভয় পাই আমি জানাতে নেমে গেছি গা আর নেমে গেছি পরে ওই চিল্লাপাল্লা কথা থেকে আমি জানালাম পালিয়ে যেতে বাধ্য হয়েছি এতগুলো মানুষের প্রাণ বাঁচাতে পেরে বেশ তৃপ্ত পরিদর্শক বিপ্লব ভৌমিক অনেকেই প্রশংসা করছে এই ভালো লাগাটা কাজ করে যে এতগুলো প্রাণ সেফ হলো এটা অবশ্যই আমাদের একটা গর্বের বিষয় বা ভালো লাগার বিষয় তবে রেললাইন এলাকায় চলাচলে আরও সতর্ক হওয়ার পরামর্শ ট্রাফিক পুলিশের রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা